জননী আমার তুমি তুমি যে আমার মা ছোট থেকে করলে বড় তে দুঃখ যন্ত্রণা জননী আমার তুমি তুমি যে আমার মা ছোট থেকে করলে বড় তে দুঃখ ধরাতে তুমি ছাড়া ভালো লাগে না একা একা কাঁদে মাগো তোমায় কাছে না পে কি করে যে বাঁচি বলো না মা তুমি কত যে খুঁজেছি মাগো পাইনি তোমার দেখা মাহারা সন্তানের জীবন হয় বড় একা কত যে খুঁজেছি মাগো পাইনি তোমার দেখা একবার